হ্যালো গাইজ দিস আগান welcome to my YouTube channel guys আমি আমার গত একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটা সিরিজ ভিডিও বানাবো যেখানে আপনি দেখানোর চেষ্টা করবো যে এ টু জেড অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিভাবে করতে হয় কি কী ডকুমেন্টস সেখানে কালেক্ট করতে হয় ডকুমেন্টসগুলোর ভিতরে কী কী লেখা থাকে সেগুলো প্র্যাকটিক্যাল দেখানোর কথা বলেছিলাম তো তারই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন আসলে আমার যে প্ল্যান ছিল সেটা হচ্ছিল যে আমি একটা ভিডিওর মধ্যে সবগুলা টপিক নিয়ে আসবো সবগুলো বিষয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করবো বাট সেটা যদি আমি করতে চাই সেটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো আমি চিন্তা করলাম যে আসলে এত এত বড় লম্বা ভিডিও বানানোর থেকে যদি আমি আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও বানাই সেক্ষেত্রে আপনাদের বোঝার জন্য সুবিধা হবে প্লাস আমার জন্য একটু কনভিনিয়েন্ট হবে অর্থাৎ আমি একটা শর্ট টাইমের মধ্যে ভিডিওটা বানাতে পারবো তো আজকে যে যে বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এনওসি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এনওসিটার ফর্মেটটা কেমন হয় এনওসির ভিতরে কি কি বিষয়গুলো লেখা থাকে কি কি বিষয়গুলো লেখা থাকা লাগবে এবং সেই বিষয়টা আসলে প্র্যাকটিক্যাল করে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে যে জিনিসগুলো লেখা থাকে সেটা হচ্ছে এরকম the consular officer for the embassy অর্থাৎ আপনি যে দেশের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই দেশের নামটা এখানে লেখা থাকবে আপনি যদি পোল্যান্ডের লেখার জন্য অ্যাপ্লিকেশন করেন পোল্যান্ড লেখা থাকবে ফ্রান্সের জন্য অ্যাপ্লিকেশন করেন ফ্রান্স লেখা থাকবে তো আমি আপনাদের এক্সাম্পল হিসেবে ফ্রান্স লিখে দিচ্ছি ফ্রান্স তারপর আপনার অ্যাড্রেস আপনি কোথা থেকে অ্যাপ্লিকেশন করতেছেন অর্থাৎ আপনি অ্যাম্বাসিটা কোথায় যদি দোহা হয় দোহা লিখবেন যদি কাতা দুবাই হয় দুবাই লিখবেন যেখানে লিখবেন যেখানে থাকবে সেটাই লিখবেন তো আমি এখানে দুবাই ইউএ লিখে দিচ্ছি তারপর যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ইওর এক্সিলেন্সি তারপর নিচে লেখা থাকবে subject application for entry visa bracket personal এটা থাকবে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা ভিজিট ভিসার জন্য লিখবেন না লিখলেও হয় বা এন্ট্রি ভিসা হিসেবে লিখলেও হয় তো এন্ট্রি ভিসা হিসেবে লিখলে ভালো হয় তারপর যেটা লেখা থাকে সেটা হচ্ছে this is certify that mister আপনার নামটা এখানে লেখা থাকবে এক্স ওয়াই জেড আপনার যেটা নাম হয় যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে লিখে দিচ্ছি তারপর আপনার ন্যাশনালিটি লেখা থাকবে অ্যান্ড আপনার পাসপোর্ট আপনি কোথায় পাসপোর্ট হোল্ডার করেন হোল্ড করেন সেই পাসপোর্টের ডিটেলসটা লেখা থাকা লাগবে অ্যান্ড হোল্ডার অফ পাসপোর্ট তারপর এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দেওয়া থাকবে পাসপোর্ট নাম্বারটা আপনার যেটা সেটা এখানে দেওয়া থাকবে তারপর এখানে লেখা থাকবে ইজ employed employed উইথ আপনার কোম্পানি নাম লেখা থাকবে তারপর আপনি কতদিন থেকে কাজ করেন অর্থাৎ কখন থেকে কাজ করেন সিন্স এক্সাম্পল হিসেবে দিচ্ছি tenth of Jan two thousand eighteen something আপনি যেটা দেন আপনি যখন থেকে এটা আপনার ডেট অফ জয়নিং এখানে মেনশন করা থাকা লাগবে এবং সেখানে আর যেটা লেখা থাকবে আপনার ডেট অফ জয়নিংটা এখানে মেনশন করা থাকা লাগবে তারপর কারেন্টলি তারপর কারেন্টলি তারপর আপনার ডেজিগনেশনটা লেখা থাকবে অর্থাৎ আপনি কি পজিশনে কাজ করেন সেটা এখানে লেখা থাকা লাগবে সেটা যদি আপনি ম্যানেজার হিসেবে কাজ করেন সেখানে লেখা থাকবে অ্যাজ ম্যানেজার আর আপনি যদি অন্য কোথাও সুপারভাইজার বা যে কোনো পজিশনে কাজ করেন সেই পজিশনটা মেনশন করা থাকা লাগবে এখানে এবং আপনার এখানে স্যালারিটা কত মান্থলি ড্র করে সেটা আপনাকে এখানে লেখা লাগবে earning a monthly salary of আপনি যে দুবাই থেকে যদি অ্যাপ্লিকেশন করেন সেখানে দেড়হাম লেখা থাকবে ডিএইচএস তারপর যদি আপনার কাতা থেকে অ্যাপ্লিকেশন সেখানে এস লেখা থাকবে তো আমি যা দেখাচ্ছি সেখানে দশ হাজার যদি আপনার স্যালারি দশ হাজার রিয়াল হয় সেখানে এখানে দশ হাজার রিয়াল দিয়ে দেবেন ব্র্যাকেটে আবার সেটা ইংলিশে লিখে দেবেন দেড় হামস তারপর নিচের কলামে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে the above mention staff is resting for a visit visa through the যে দেশের জন্য অ্যাপ্লিকেশন করবো সেই দেশের নাম লেখা থাকবে তো আমি এখানে ফ্রান্স লিখে দিচ্ছি তারপর লেখা থাকবে the assistance provided to him provided to him in obtaining the required visa with your applicant. rows and and shows will be appreciated and <clears throat> আপনার কোম্পানির নাম সেখানে মেনশন করা থাকবে যেমন এক্স ওয়াই বলছে যেটা company name will not be held for any thing that may arise of this certification তারপর থাকবে থ্যাংক ইউ দেন আপনার এক্স ওয়াই জেড কোম্পানি তারপর নিচে আপনার কোম্পানির স্টাম্প থাকবে এবং যে অথারের সে তার সিগনেচার থাকবে এইটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি এটাই মেনশন করা থাকে আপনার এনওসি লেটারের ভিতরে তো এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ এনওসি এটা ধরেন আমি আমার কোম্পানি থেকে যেটা নেব সেটার মধ্যে এরকম মেনশন করা থাকবে আপনার কোম্পানিতে এরকম মেনশন করা শুধুমাত্র এখানে কোম্পানির নামগুলো চেঞ্জ হবে আপনার ডেট অফ জয়নিং চেঞ্জ হবে আপনার স্যালারি চেঞ্জ হবে বাট অনেক কোম্পানি আছে সেটা অন্যভাবেও দিতে পারে সেটা ডিপেন্ড আপন কোম্পানির উপর বাট এটা হচ্ছে জাস্ট এক এক্সাম্পল তো গাইস আজকে এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের বুঝে আসছে যদি না আসে সেক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ